দাঁড়ে বসে কাঠের খাঁচায় ময়না চেঁচায় জয় রাধে জয় কৃষ্ণ ও কি ধর্ম করে পাঁচিলের ওপাশে সরকার বাড়িতে ফুলটুসি পাখিটা চেঁচায় পেট জ্বলে যায় খিদায় ও কি সত্যিই অভুক্ত জানালার ফাঁক গলে মেয়েটা চেঁচায় বাতাস কাঁপিয়ে বলে ভালোবাসা চায় ওর শেষ বসন্ত চলে গেছে পনেরো বছর আগে রাত দুপুর নিদ্রা যায় কুকুর আমার কবিতারা শুধু খোঁজে ব্যর্থ মানুষগুলো গভীর জঙ্গলে সব গাছেরা মিলে তন বসায় মুচকি হেসে চাঁদ তার আলো বনেতে ছড়ায় মিটি মিটি তারারা সব বড়ই অসহায় মাছরাঙা পাখিরা সব মাছের খবর নিয়ে উড়ে চলে যায় তাই দেখে জেলেরা সব জাল ফেলে বিড়ি ফোঁকে চুপ করে বসে থাকে পেটের জ্বালায় পাগলিটা চেঁচায় ভালোবাসা চায় কোনো এক কষাই করাত দিয়ে কেটেছিল ওর ভালোবাসা নিষাদের পাখি হত্যায় দোষ কার ওপরে বর্তায় মেয়েটা চেঁচায় যে যাওয়ার ভালোবাসা নিয়ে সেই চলে যায় এখন পৃথিবী জুড়ে ধর্ম নেই ভালোবাসা নেই রক্তাক্ত মনুষ্যত্ব ধুলোয় গড়ায় বিবেকের সাথে ভালোবাসা এখন গভীর সমুদ্রে পাড়ি দিতে চায় স্টিলের বাসনে মরচে ধরে কল্পনাতেও সম্পর্কগুলো মেরামতের অভাবে নিশুতি রাত জাগে পাখিরাও নির্ভুল করে সকালেও নেমে আসে গভীর অন্ধকার মেয়েটা চেঁচায় ভালোবাসা চায় কে দেবে কাকে ভালোবাসা এখন পৃথিবীর পুরোটাই মরুভূমি হয়ে গেছে মানুষ এখন গভীর জঙ্গলে পালায় ভালোবাসাহীন এই পৃথিবীর বুকে জন্মাবে কি কোনো সহনশীল গাছ